সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবর খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন গড়ার বিশ্বস্ত মাধ্যম Skygoal synergy immigration service LLC আগ্রহী হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন চট্টগ্রামের হাটহাজারি থানার সিপাতলি ইউনিয়নের চেয়ারম্যান নুল আহসান লাবুর উপর হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে গত শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাশিয়া ক্লাস্টারের মদিনা রেস্টুরেন্টের হলরুমে প্রতিবাদ সময় এমনই মন্তব্য করেন উপস্থিত সিপাতলি এলাকাবাসীরা আমরা পড়েছি অন্যায় যে করে আর অন্যায় যে সহায় তারা দুজনেই সমান অপরাধ সেই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের এই প্রতিবাদ সভা একটি প্রমাণ আমাদের হাতে একটা আছে আজকে আমরা দেখুন এই অযোগ্য মানুষের হাতে এই সন্ত্রাসীদের হাতে যখন ক্ষমতা আসবে তখন অবশ্যই এরা আমরা লাঞ্ছিত হব আমরা আজকে থেকে শপথ গ্রহণ করব আগামীতে যেন এই এই সন্তানহীনদেরকে এই যেন আমাদের ঢুকতে না দেয় এ সময় বক্তারা জানান চট্টগ্রামের হাটাজারি উপজেলার ছয় নং সিপাতলি ইউনিয়ন খুবই শান্তিপ্রিয় এলাকা অনেকেই এখানে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে জড়িত থাকলেও এই এলাকার ঐক্য এবং একতা সবার চোখে পড়ার মতো উপজেলা চেয়ারম্যান আছে এমপি আছে পুরাই বিচার করবে পুরাই আইনগত ভাবে ব্যবস্থা নেবে এখানে কারো ব্যক্তিগত ভাবে ব্যবস্থা নেওয়ার কারো আইনগত ভাবে নেওয়ার কোনো কারো অধিকার থাকে না বক্তারা এ সময় জানান আধুনিক সিপাতলির উপকার হিসেবে ধরা যায় নুল আহসান লাবুকে কারণ তিনি সবসময় নিঃস্বার্থভাবে এলাকার জন্য চেয়ারম্যান হওয়ার পর থেকেই কাজ করে গিয়েছেন কিন্তু চেয়ারম্যানের সাথে এমন হামলা এটা সেবাতুলিবাসীর জন্য অপমানজনক তাই তার প্রতিবাদ জানানোর জন্য আজকের এই প্রতিবাদ সভা আমরা রাজনীতি করে ঠিক আছে কিন্তু একত্রিত ভাবে আমাদের শিবদলের মধ্যে যদি ভাবে কেউ যদি আমাদের শিবদলের মধ্যে এসে যদি অতর্কিত ভাবে আমাদের চেয়ারম্যানের উপর হামলা করে আমরা এটা সহ্য করবো না এখান থেকে আমরা এটাই বলতে পারি আমরা তো আর কিছু করতে না পারলেও এটাই বলতে পারবি যারা শিবদলের বর্তমানে আছেন তাদের তাদের উদ্দেশ্য হয়ে আমি এটাই বলতে চাই এটা সুস্পষ্ট এবং নিরপেক্ষ ভাবে এটার সমাপ্তি করার জন্য আলহাজ দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে মুজিবুল হক মঞ্জু এর পরিচালনায় প্রতিবাদ সবাই বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ইউসুফ কামাল পিয়ার মোহাম্মদ এমরানুল হক বাবুল রাশিদুল আলম দুলাল মোহাম্মদ মিয়া মোহাম্মদ ফরিদ মোহাম্মদ খুরশেদ মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ রোকনউদ্দিন মোহাম্মদ রাসেল মোহাম্মদ বখতিয়ার হাফেজ মোহাম্মদ ফারুক সহ আরও অনেকেই প্রতিবাদ সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম মোহাম্মদ হাসান ফজল শেখ শাহেদুজ্জামান মৌলানা শাহাবুদ্দিন মোহাম্মদ ফারুক মাসুদ নুরুদ্দিন মিজান মোহাম্মদ জসিমউদ্দিন মোহাম্মদ বশির কামাল নুরুল আমিন বাবলু মোহাম্মদ আনিস নুরুদ্দিন আজম ফরিদুল আলম জোনায়েদ বাদশাহ তাজু মুর্শেদ সাইফুদ্দিন মোন্না নুরুদ্দিন রুবেল মঞ্জুর আলম সাবলু জসিমুদ্দিন সহ আরও অনেকেই আমরা চিহ্নিত করতে চাই এখানে যারা সন্ত্রাসীর পক্ষে যোগান দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে আমরা কি বয়কট করবো আমরা প্রবাসীর পক্ষ থেকে সবাইকে বয়কট করার জন্য মৌলানা হাসান দাদুভাইয়ের উপর সংযুক্ত আরব আমিরাতের সিফাতুল ইমান পরিষদের জনসাধারণ উদ্যোগে আজকে আমাদের সিফাতলির অধিকার সিফাতলির ইজ্জত মান সম্মানের কারণে সিফাতলির মান সম্মান রক্ষার কারণে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এটা বোঝাবার জন্য যে আমাদের বিরুদ্ধে কেউ অনৈতিক বাস্তবতা আমরা প্রতিবাদ করছি বাকি বাকি অন্যায়কারীর বিচার খুব আবার আলমিন করবে আমরা আশা করবো যে এই দুনিয়ায় বিচার যদি না হয় আখেরাতে এই জালিম এই নেকারজনক ঘটনা কালকে বিচার আল্লাহ আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ